পিঠা টাকাতে কি করবো বাবা পিঠা টাকাতে কি করবো বাবা ঝগড়া করিলে বিপদ ঘটে আসসালামু আলাইকুম আপনার বাসার কেউ নাই পরিবারের কেউ নাই ভাই বোন ছেলে মেয়ে মা ছেলে মরে গেছে তারপর আমি একাই একাই হ্যাঁ এখন খাইতেছেন কিভাবে আল্লাহ খাওয়ায় ভাই অ্যাক্সিডেন্ট করবেন তো জি আল্লাহ খাওয়ায় আল্লাহ খাওয়ায় আপনি ভয় পাইতেছেন না দুপুরে খাইছেন কিছু না এগুলা নিছেন খাইবেন ভাত খাইছি খাইছেন হ্যাঁ। আর কিছু খাবেন আমি ধরেন হ্যাঁ আচ্ছা বিসমিল্লাহ আমি কম চাই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কম চান এটাতে হচ্ছে খাবার আছে রাত্রে খাবেন না তুই খা না আমার আছে এই যে আর অনেকগুলো আছে না আমি পামু আমি আর আল্লাহ দেব হ্যাঁ এই যে এরকমই না লক্ষ্মী ছেলে হ্যাঁ তুমি যে নিয়তে আনছো যে আশা আনছো হ্যাঁ আমার মার জন্য আশীর্বাদ করে চলে যাও না তুমি আপনি খাবেন না এটা কেন না শোনা আচ্ছা আচ্ছা টাকা দিচ্ছি তাহলে অল্প অল্প হ্যাঁ, দেই টাকা টাকা আর একটু বেশি না কেন হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ টাকা হ্যাঁ হ্যাঁ টাকা টাকা না টাকা টাকা টাকাতে তো কিছু হবে না একশো টাকা হ্যাঁ, হ্যাঁ। পাঁচশো টাকা দেই দুই টাকা এখানে পাঁচশো টাকা দুই টাকার বেশি নেবেন না এই খাবারটা নেবেন না কেন আচ্ছা আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান আপনি চলে যাচ্ছেন রাগ করতেছেন তাইলে এই যে আপনি খাবার নিয়েছেন এটাও নেন ওনারা দিছে আমারটা নেবেন না আমার তো আমার তো কষ্ট লাগবো ওদেরটা নিলেন আমারটা নিলেন না আমার কষ্ট লাগবো না এই যে আমি দিতে চাইলাম আপনি নিলেন না না আমার আমার এটা কষ্ট লাগবো মাই খাইবো আমার মাই খাইবো আমার মাই খাইবো আপনার মা তো মারা গেছে না আচ্ছা তাহলে আপনার মাকে দিয়েন না আমার মা লিগে আমার মাই খাইবো আপনি মার জন্য নিয়ে যাবো আচ্ছা ঠিক আছে এটা তেলে রেখে দিল খুশি তাহলে আচ্ছা এই যে পঞ্চাশ টাকা নেন এটা কম তো এই যে সাথে আমি আচ্ছা এই একশো টাকার সাথে আপনাকে দুই টাকাও দিচ্ছি এই যে এই যে নেন এবার নেন দুটা নেন এগুলো সব নেবেন নেন এগুলো উনি হচ্ছে দুই টাকার নোটটা চিনে আর অন্যগুলো মনে হয় চিনে না আপনি তো সব এটা কত এটা একশো টাকা এটা এটা পাঁচ টাকা পাঁচ টাকা হ্যাঁ। একশো টাকা হ্যাঁ। দুই টাকা রেজ দিয়ে একশো টাকা আনেন হ্যাঁ না না না না টাকাতে কি করবো বাবা টাকাতে কি করবো বাবা টাকাতে কি করবো বাবা বিপদ ঘটে যত্ন করিলে রতন মিলে অসৎ সঙ্গ ত্যাগ কর আলসে দুষে আকল ইক্ষু রস অতি মিষ্ট ঈশ্বরকে বন্দনা কর সালামটা ওই দেবকে সালামটা দেবো আমি হ্যাঁ, হ্যাঁ। ওই যে আমার বাবা দিছে দুই টাকা বা না আমার বাবা আমার বাবা টাকার দারদার না আমার বাবা মানুষের দারদার না আমার বাবা চারটা ভাত হইলেই দুনিয়া হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ? আচ্ছা আমি আসি তাহলে হ্যাঁ, হ্যাঁ। আসসালামু আলাইকুম